গাজা খাইলে নেশা ধরে গাজার বিনি গাওয়ায় মারে তাহার লাইগা জীবন আমার হইছে গাজা ময় গাজা খাইলে নেশা ধরে এক টানেতে সুখ মিলে না দুই টানেতে ভোগ কাজালে অতীত মোল্লার মেশিন গাজা গুরু আমার শুরু বলে এক টানেতে সুখ মিলে না দুই টানেতে ভোগ কাজালে অতীত মোল্লার মেশিন গাজা গুরু আমার শুরু বলে রে বাবা টান্দে রে তুই ভুলা যা তুই সব সকল দুঃখ যাহার জন্য হইলি পাগল সে তো ভুলা গেছে তোরে পাইয়া নতুন শু এই সমাজে ভালো থেকে কি আর করবি তিনি কেতে না থাকিলে সিটির জ্বালায় কান্দা মরবি আমার দিলে বন্ধুরা কয় গেছে গিয়া যাইতে দে গাজা জ্বালাই সব স্মৃতি তোর উড়াইতে বন্ধুরা কয় গেছে গিয়া যাইতে দে গাজা জ্বালাই সব স্মৃতি তোর উড়াইতে এমনি এমনি কইরা যাইব তোর সারা বেলা তাহার কথা মনে পড়লে গাজা রাগুন জ্বালা তেরে দে শুরু করে দে গাজা খাইলে আশা ধরে গাজার বিনি কামাই মারে তাহার জীবন আমার হইছে গাজা ভয় গাজা Raja Guru e Amar Shu. it.